কিরে আবি তোর বউ তোকে সকাল সকাল বাড়ি থেকে বের করে দিয়েছে কেন তোর জন্যই তো তুই তো বলেছিলি বউকে খুশি করতে হলে সোনার চেন গিফট করতে হবে নিশ্চয়ই তুই সোনার বদলে রূপার চেন গিফট করেছিস ওহ তুই ওই চেনের কথা বলেছিলি আমিও তো সাইকেলের চেন কিনে নিয়ে গিয়েছিলাম